আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পেশেন্টদেরকে আমরা নিয়ে আসি বিভিন্ন প্রশ্ন করি আপনাদেরকে আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা আশা করি দর্শক আপনারা অনেকেই আছেন আমাদেরকে বিভিন্ন ইমেলের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের আপনার কমেন্টসের মাধ্যমে আপনারা বিভিন্ন সমস্যা সম্পর্কে আমাদেরকে জানান এবং বিভিন্ন মানুষ আছেন সরাসরি আমাদেরকে ফোন করেন আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের এই ফোন ইমেল এবং এই টেক্সটগুলো আমাদেরকে অনুপ্রেরণার জায়গায় আমরা বুঝতে পারি আসলে আপনারা কতটুকু ভালোবাসেন আমাদেরকে যদিও আপনাদের অসংখ্য ভালোবাসে আমরা সবসময় সিক্ত হই দর্শক আজকে আমার সাথে সেট উপস্থিত আছেন আমাদের একজন ভাই খুব বেশি দিন আগে না যেটা সবসময় আপনাদের কাছে বলি যে যখনই সমস্যা যখনই রোগ তখনই তার চিকিৎসাটা করা উচিত সঙ্গে সঙ্গে তাহলে একটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে যে খুব দ্রুত সময়ের ভিতরে খুব অল্পের ভিতরে মানুষ সুস্থতা লাভ করে আমার এই ভাই এখন ডিসেম্বর মাস চলছে দুই গত অক্টোবর মাসে ওনার হঠাৎ করে একটা কাজ করতে গিয়ে ওনার একটা ছোট্ট দুর্ঘটনার সম্মুখীন হন এবং তখনই ওনার মূলত পিএলআইডি এর উদ্ভব হয় এবং বুঝতে শুরু করেন একদম সুস্থ সবল মানুষটা হঠাৎ করে লাইফটা কিছুটা ইম্পসিবল হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে চিকিৎসাও শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে থাকেন বাট মন মনপত হচ্ছিল না বাট ওনার জানা ছিল কোথায় যেতে হবে কোথায় খুঁজতে হবে খুঁজেছেন এবং পেয়েও গেছেন এবং আলহামদুলিল্লাহ বাকিটা আপনারা নিশ্চয়ই জানেন সুস্থ আছেন এবং ভালো আছেন সেই গল্পটা আজকে আমরা একটু শুনবো ওনার কাছ থেকে তার আগে একটু আমরা একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই দর্শক আসুন ওনার সাথে একটু পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ স্যার আপনার নামটা যদি একটু বলেন রফিকুদ্দিন ভুঁইয়া আচ্ছা স্যার কোথায় থাকেন আপনি সৌদি আরবে থাকি সৌদি আরব আর বাংলাদেশে কোথায় বাড়ি কেরানীগঞ্জ কেরানীগঞ্জে বাংলাদেশে কি এখন বেড়াতে এসেছেন আবার চলে যাবেন হ্যাঁ চলে যাব কবে যাবেন জানুয়ারির ষোলো তারিখ জানুয়ারির ষোলো তারিখে আমরা জানি যে এই দুই হাজার বাইশ অক্টোবরে আপনার লাইফে ছোট্ট একটা দুর্ঘটনা ছিল সেই দিনকার ঘটনাটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে পর মাসের আপনার দুই তারিখ থেকে ব্যথা এখানে গাড়ে ব্যথা অনেকের কাছে শেয়ার বলতেছে এটা শোয়ার ব্যস্তম হয়েছে আচ্ছা স্বাভাবিক হয়ে যাবে আগে আপনি সুস্থ ছিলেন ভালো ছিলেন কোনো প্রবলেম ছিল না আমার বডিতে আচ্ছা বাট হালকা হালকা একটু ব্যথা যেমন পাবলিকের কাছে অনেকের কাছে শেয়ার করছে যে শোয়ার ব্যস্তম হয় অনেক সময় যাবে দুই একদিন পরে চলে যাবে আচ্ছা পরে একদিন ডিউটিতে যাবো জামা গেঞ্জি গায়ে দিতে গেছি এমন পরিমাণে ব্যথা যে আমি না পারতেছি দাঁড়ায় থাকতে না পারতেছি শুয়ে ঠিক মানে জিনিসটা হচ্ছে আমি একটু বলি যেটা অনেকের ক্ষেত্রে হয় যে জামা যখন হ্যাঁ, হ্যাঁ। যাচ্ছেন একটা গেঞ্জি গায়ে দিতে গেছে পিছনে আপনার স্পাইনালে আপনি বুঝতে পেরেছেন কট করে উঠেছে হ্যাঁ, একটা সাউন্ড আসছে একটা সাউন্ড এসেছে এবং তার সাথে সাথে প্রচন্ড ব্যথা ব্যথাটাকে আমাদেরকে একটু মানে ডিসক্রিপশন দেওয়া যায় যেটা অনেকেই বলেন যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন ব্যথা শুরু হয় মানে আমি তো একদম মানে যে অজ্ঞানের মতো পড়ে গেছি পরে চারজনে আমি দাঁড়িয়েও পারি নাই শুয়েও থাকতে পারি চারজনে ধরে আমার হসপিটালে নিছি এমন পরিস্থিতি এমন পরিস্থিতি হয়ে গেছে হ্যাঁ, তারপরে ওখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখতেছি মানে ওখানে আমরা চিকিৎসা আচ্ছা, আচ্ছা। ওখানে যখন ট্রিটমেন্ট মনোমত হচ্ছে না তারপর আমি বাংলাদেশে চলে আসি অক্টোবর উনত্রিশ তারিখে আমার দশ তারিখে ঘটনা শুরু উনত্রিশ থেকে অক্টোবরে চলে আসি বাংলাদেশে আসার পর আমি আপনার এয়ারপোর্ট থেকে আসি হসপিটাল সরাসরি সরাসরি কারণ আপনার ট্রিটমেন্ট আগে জরুরি ট্রিটমেন্ট জরুরি দরকার পরে নিউরোলজিস্ট আপনি সার্জারি বিভাগে ডাক্তারের সিরিয়াল নিয়ে তাৎক্ষণিক দেখায় উনি বলতেছে ইমার্জেন্সি অপারেশন করতে হবে আচ্ছা তখন কিছুটা ঘাবড়ে কিছুটা ঘাবড়ে গেছি একটা জামা পরার কারণে কেন সার্জারি কেন সার্জারি আমি হতাশ এখন কিছু মেডিসিন দিল নিয়ে চলে গেলাম আমি বাড়িতে আমি বুঝে আছি তো ওখানে আমার এক ফ্রেন্ড আছে যে উনি চাকরি করে আপনি ইউজ করি উনি এক সাথে শেয়ার করার পর উনি বলতে যাওয়ার জন্য ওকে ওখানে ডাক্তার দেখালাম উনি বিশেষজ্ঞ দেখানোর পরে থেরাপি নেন ওখানেও থেরাপি নিলাম আমার বাড়ি থেকে অনেক দূর হয়ে যায় আচ্ছা স্যার একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করি যে আপনার যখন এই সমস্যাটা শুরু হলো মানে এত অবস্থা খারাপ যে আপনি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গিয়েছিলেন এবং আপনাকে সরাসরি হসপিটালে নিয়ে যেতে হয়েছে ওখানে আপনাকে কিছুটা ট্রিটমেন্ট দিয়েছে যেটাতে ব্যথাটা কিছুটা কমেছে মানে আপনি স্বাভাবিক আবার এখানকার ট্রিটমেন্টে আমার স্বাভাবিক হয়নি আমার ব্যথাটা স্বাভাবিক ছিল স্বাভাবিক হয়েছে পাবলিকের যেমন তেল মালিশ গরম সেগুলোতে স্বাভাবিক হয়েছে কিছুটা স্বাভাবিক হয়েছে কিন্তু ব্যথাটা সারাক্ষণই ছিল সারাক্ষণই ছিল ওষুধের উপরে এবং এই যে আপনি যে বাংলাদেশে এসেছেন ডক্টরের কাছে গিয়েছেন এই যে মুভ করছিলেন ব্যথাটা সার্বক্ষণিক ছিল ওষুধের উপরে দিয়ে দিয়েছিল মানে ওষুধের উপরে সারাক্ষণ মানে ব্যথানাশক ওষুধ এটার উপরে আপনি হ্যাঁ। আচ্ছা তারপরে সিআরপির পরে আপনারা কোথায় গেছেন সিআরপির পরে আমার এলাকায় নিলাম থেরাপি নিলাম স্বাভাবিক ব্যথা চলতেছে অনর্গল কিন্তু ব্যথা আছে কিন্তু লিমিটেড আচ্ছা, আচ্ছা। মানে সহ্য করা যাচ্ছে কিন্তু বুঝতেছেন যে ভিতরে কিছু একটা হয়েছে হয়ে গেছে অল টাইম আমি ইউটিউবে গাড়াগাড়ি করি তারপর আমি গুগলে চার্জ দেই ইন্ডিয়া বাংলাদেশ সবকিছু দেখা শুরু করলাম যে ইন্টারনেটে অনেক পর্যায়ে নাম যে ডক্টর শফিকুল্লাহ প্রধানের কথাবার্তা বেশ কিছু ভিডিও দেখছি আনুমানিক সদেক হবে ভিডিও দেখছি শুয়ে শুয়ে থেরাপি নিয়ে তো শুয়েই থাকি ভিডিও দেখতে এবং অনেক কিছুতে দেখলে নিজের হ্যাঁ, সাথে মিলে যাচ্ছে মিলে যাচ্ছে পরে তাৎক্ষণিক ফোন করি আপনাদের এখানে ফোন করার পরে বলতেছে আপনাদের এভাবে সিরিয়াল দিন আপনি আসতে হবে আমি ওই দিনে আসি এসে দেখাই দেখাই দেখার পরে কিছু টেস্ট দেয় পরে বললো যে আপনার এখানে ভর্তি হইতে হবে উনি বলছে একুশ দিন আলহামদুলিল্লাহ যে আমি আষ্ট দিনের মাথায় স্বাভাবিক মনে করতেছি আর কি মানে একুশ দিনের জন্য স্যার বলেছিলেন ক্লাস হ্যাঁ। যে হয়তো একুশ দিনের হ্যাঁ। আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ। আপনি সেই প্রত্যাশায় হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন অষ্টমতম দিনই আপনি স্বাভাবিক মনে হচ্ছে এবং ভিতরে আপনি বুঝতে পারছেন যে না এই যে মুভমেন্ট করা হাঁটাচলা করা স্বাভাবিক আছে এখন চলার মতো পরিস্থিতি আছে হয়তো সামান্য যেটুকু প্রবলেম আছে কি হওয়ার সময় যে মেডিসিন আছে মেডিসিন খাইতে থাকে আপনার কি মনে হচ্ছে ওই ওই ক্রিটিক্যাল সময়টায় এই যে সার্জারির ডিসিশন থেকে চলে আসাটা ঠিক ছিল আমার কাছে মনে হয় সার্জারি করাটা এই ব্যথা নেওয়া মোটেও ঠিক না আমার কাছে মনে হয় আমি তো না অ্যাটলিস্ট চেষ্টা তো হ্যাঁ। যে সার্জারি ছাড়া হয় কিনা দেখি এবং সফলতা পেয়েছে সফলতা পেয়েছে আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন স্যার না জানা মানুষগুলো তাদের জন্য যদি কিছু বলেন তাদের জন্য বলবো যারা আপনার এই ধরনের ব্যথায় ভুগতেছে প্রাথমিক অবস্থা অন্তত অন্তত যে ডিপিআরসি হসপিটাল আসুক আসা তারা ডাক্তার দেখাক চিকিৎসা নেবে এখানকার চিকিৎসা মান আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে অনেকটাই ভালো আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি এই পর্যন্ত আমি বিশেষজ্ঞ ডক্টর দেখাইছি আপনি orthopaedics neurosurgery neurologist neurologist medicine বিশেষজ্ঞ সপ্তাহে সপ্তাহে ডক্টর চেঞ্জ করছি আমি বলবো প্রত্যেক দর্শককে বলবো যে আসুক অপারেশনে যাওয়ার কোনো প্রয়োজনই নেই একবার অন্তত চেষ্টা করো চেষ্টা দেখা উচিত আমাদের যে হ্যাঁ, অপারেশন আমি অবশ্যই করতে পারি কিন্তু এছাড়া পারি কিনা সুস্থ হ্যাঁ, হতে পারে চেষ্টা করার প্রত্যেকটা রোগের প্রয়োজন কারণ অপারেশন আপনার হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসে না অবশ্যই eighty five percent eighty percent eighty পার্সেন্টের ভিতরে যদি আমি যদি বিশ পার্সেন্টের ভিতরে পড়ে যাই আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক হয়ে যায় আমি যদি বিশ পার্সেন্টের ভিতরে পড়ে যাই হয়তো আমার একটা রোগ কেটে গেল আমি প্যারালাইসিস ব্রেন আউট হয়ে গেল আর এটা তো আমার ব্যথা স্বাভাবিক আমি ভুগতেছি তো চেষ্টা করি এদিক ওদিক ছোটাছুটি করি কিছু তো কিছু ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বলেছেন দর্শক যদি বলেন আমরা ম্যাজিক জানি হ্যাঁ আমরা ম্যাজিক জানি যদি বলেন it's a miracle it's a miracle দর্শক মানুষ তো সুস্থ হচ্ছে মানুষ তো ভালো হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা পৃথিবীর সর্বাধুনিক যে চিকিৎসাগুলো আছে সেটা এখন বাংলাদেশেই আছে এবং সেটা আপনার হাতে লাগলে দর্শক শুধু অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকার জন্য আপনার জন্ম হয়নি দর্শক বারবারই একটা কথা বলি ফিরে আসুন সুস্থতার কাতারে ফিরে আসুন সবাইকে বলুন অন্তত নিজেকে বলুন যে না আমি সুস্থ আছি আমি ভালো আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যে ভাইটি মাত্র আট দিনই সুস্থ হয়ে গেছেন হয়তো একটা সময় উনি কল্পনা করতে পারেনি যে এত দ্রুতটায় ওনার সুস্থতা হবে বাট আল্লাহ চাইলে কি না হয় দর্শক দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং দোয়া করবেন অবশ্যই অবশ্যই আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান স্যারের জন্য যাতে ওনার হাত ধরে এরকম হাজারো মানুষের মুখে হাসি ফুটে ওঠে আসসালামু আলাইকুম